তুমি খালি এটা দাঁতে দিয়ে দেখো তোমার দাঁত আর দাঁত থাকবে না ছকছকা চকচকা দাঁত হয়ে যাবে মানে দাদি করলে না মেন টাসের থেকে বেশি আলো বাড়াবে গাউল কোথাকার অ্যাডভান্স লেভেল তো তুমি আমাকে হ্যাঁ বাবা বাবা বাবা না না তুমি রাগ করতেছো কেন আমার উপর তুমি তো বলছিলা যে চারপাশে যা কিছু আছে সেই সব কিছু নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে এই জন্য তো আমি এক্সপেরিমেন্ট করছি এটা কি টাইপের এক্সপেরিমেন্ট করছো তুমি ওকে ওকে কি আবার রাগ করে তাড়াতাড়ি বলো এই পেস্টে আছে কি হানলাম পেস্টের সাথে লবণ মিশাই নাই লবণ চিনি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া কাঁচামরিচ তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া আদা লবঙ্গ মিন্ট একটা রান্নাঘরে যা যা কিছু মশলা ছিল পাশাপাশি সব একটা একটা করে ঢালে দিয়ে একটা পুষ্টিবর্ধক পেস্ট বানিয়েছে তোমার জন্য বাবা বাবা বাবা It's not what it looks like. আরে এটা জগদম্বা না হ্যাঁ আমি ঠিক ধরছি এটাই রানী রাসমণির ছোট মেয়ে আহারে এত টাকা পয়সা থাকে এবার এই বেচারির কী লাভ হয়েছে সে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছে মথুরবাবু দেখলে কতই না জানি কষ্ট পেত যতই হোক তারই তো বউ হয় আর যদি রানীমা দেখতেন তাইলে কেমন হতো সে কি জগদম্বা তোমার দাঁতে ব্যথা এছে শোনো মা শরীরের যতন নিও না হলে যে ধকলের সঙ্গে তুমি পেরে উঠবে না ছোট কুকি ছোট কুকি না এতটাও ছোট না কিন্তু হুম ভালোই হতে সরি জোকস আপার আমি আসলে ওই খুকিকে রানিমার অ্যাকসেন্টে বলতে চাই খুকি বানিয়ে ফেলছি রিলি সরি আচ্ছা আমরা সামনের দিকে আগে এই যে দাঁতের সমস্যা মানে ঢোল ফাটে নায়িকা বের হয়ে আসলো কোথা থেকে কোথা থেকে মানে আমি তো এখনো আমার মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না এটা সত্যি সত্যি হয়েছে এটা আমি মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না হাউ ইজ দিস পসিবল এটা কি মাচ মাচ মাচ লেটার আমি একবারে সেরা কথা বলছি অস্কার ফিল্মফেয়ার যা খুশি দাও কিন্তু কিছু একটা দাও কিছু একটা দাও প্লিজ মানে কিছু একটা দাও ওরে বাবা এটা আমি কি দেখলাম হ্যাঁ আমি এটা কি দেখলাম আমি ঠিক দেখছি তো আপনার টুথপেস্টে কি নুন আছে টুথপেস্টে নুন হ্যাঁ কলকাতা অ্যাক্টিভ সল্টের সাথে দাঁতের সমস্যার কোনো চান্সই থাকে না এতে আছে নুনের মাইক্রোক্রিস্টালস টুথপেস্টে লবণ আমার টুথপেস্টে কি নুন আছে হ্যাঁ খুব জানতে ইচ্ছে করছে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলে যদি অন্য ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলি এক্ষুনি গিয়ে দেখে আসুন এই হচ্ছে আমার সেই মহামূল্যবান টুথপেস্ট বুঝতেছি না আছে নাকি নাই আইটা খাই দেখি তো বাহ দিনকাল বেশ ভালোই কাটে তোমার হ্যাঁ এই পেস্ট খাচ্ছ শুয়ে থাকতেছো আর এদিক ওদিক ঘোরাঘুরি মানে লাইফের কোনো চিন্তা নাই এনজয় হ্যাঁ এনজয় এনজয় মুডে কাটায় সব সময় শোনো তোমাদের বয়সে থাকতে আমরা চারপাশে জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতাম কৌতূহলী থাকতাম মানে জ্ঞান আহরণের চেষ্টা করতাম সবকিছু থেকে তোমাদের মধ্যে তো এসব কিছুই দেখি না হ্যাঁ বাবা এই এক্সপেরিমেন্টের জন্যই তো আমি একটু পেস্টটা জাস্ট একটুখানি চেখে দেখতেছিলাম যে লবণ আছে কি না বেয়াদব পেস্ট নিয়ে এক্সপেরিমেন্ট করো তুমি হ্যাঁ পেট খারাপ হলে তোমাকে দেখে দৌড়াবে এখন দি নেক্সট ডে এই তো বাবা এসে গেছে হুম আগাচ্ছে আগাচ্ছে এই তো বাবা তুমি খুব ভাগ্যবান যে এই মহামূল্যবান পেস্ট ব্যবহার করার সুযোগ সর্বপ্রথম তুমি পাচ্ছ you should be proud of me এই রে কি হলো বাবা ফালাই দিল কেন তেমনি মানে কি পেস্ট ভালো হয় নাই এই রে চিল্লাইতেছে ওরে এদিকে আসতেছে ওরে কি হয়েছে বাবা তো গলা ফেরে ফেরে আমাকে ডাকতেছো কেন তাড়াতাড়ি বলো এই পেস্টে আছে কি কি আমার পেস্ট কি এখন কি জগদম্বা তোমার দাঁতে খালি পেস্ট খাবা শুয়ে থাকবা কাট কাট